Guaranteed Spoken and Phonetics course of TESOL Bangladesh. Magic Lesson 1. Well, the term magic, is it a bit confusing? No. আমরা ফ্লুয়েন্সি নিয়ে অনেক কথা শুনেছি আজকে আমরা দেখব রিয়েল স্পিকিং ফ্লুয়েন্সি কিভাবে আসে সো লেটস বিগিন এখন যে আমি টার্মটি লিখব এটি অনেকের কাছে আপনাদের অজানা মনে হবে বাট এটা অ্যাডভান্স কান্ট্রিজের সব ইংলিশ টিচাররা জানে এবং বাংলাদেশে এটা আসলে পড়ানো হয় না কিন্তু খুব মজার একটা জিনিস খুবই মজার একটা জিনিস আপনার স্পিড অনেকটা বেড়ে যাবে এবং আপনি ইংলিশ গান শুনে বুঝবেন ইংলিশ মুভি দেখে বুঝবেন এবং আপনার স্পিড অফ স্পিকিং এটা অনেক বেড়ে যাবে সো দেখি নামটা কি লেসনের So I've written two words. আমরা বলছি এটাকে yod coalescence don't don't don't panic ভয় পাবেন না আমার সাথে বলুন ইয়ড কোয়ালেসেন্স এটা ফ্লুয়েন্সি বাড়ানোর একটা টেকনিক অনেক সুন্দর একটা টেকনিক আপনি মাইকেল জ্যাকসনের একটা গান আছে ইউ আর নট লোন এই গানটা শুনে দেখুন জাস্ট ইউটিউবে সার্চ করুন ইউ আর নট লোন এই গানটার মধ্যে আপনি দেখবেন এটার অ্যাপ্লিকেশন পাবেন কত দ্রুত সুন্দর করে ইংলিশ বলা যেতে পারে so what do we mean by yod coalescence okay আমরা ইয়ট কোয়ালেসেন্স বলতে কি বুঝি আমি এখানে দুটা জিনিস আমাদের মনে রাখতে হবে এক যে কোনো ওয়ার্ড যদি টি দিয়ে শেষ হয় ওকে এবং পরবর্তী ওয়ার্ডটি যদি ওয়াই দিয়ে শুরু হয় ওকে যেমন আমরা একটা উদাহরণ দিই বিট ইউ দেখুন এখানে টি দিয়ে শেষ হয়েছে ওয়াই দিয়ে শুরু হয়েছে পরের ওয়ার্ডটি সো টি দিয়ে একটি ওয়ার্ড শেষ হবে আর ওয়াই দিয়ে পরবর্তী ওয়ার্ডটি শুরু হবে এরকম যদি থাকে তাহলে বিদেশিরা এই যে টি এখানে রয়েছে এই টি এর সাউন্ডটা ওরা টিটা বাদ দিয়ে দেয় দিয়ে এখানে একটা চ সাউন্ড করে চা চা so instead of telling beat you ওরা বলবে beach you beach beach you beach you এবার দ্রুত করে ফেলুন বিট ইউ এর পরিবর্তে বলুন beach you beach you beach you okay আমি যদি আরো উদাহরণ দেই যেমন ধরেন কাউকে আঘাত করা H I T hate you so দেখুন এখানে সেই রুল টি দিয়ে শেষ হয়েছে ওয়াই দিয়ে শুরু হয়েছে তাহলে বিদেশিরা এই টি বাদ দিয়ে এখানে একটা চ সাউন্ড করবে right so hit you becomes hitch you এখন যদি আমরা একটা সেন্টেন্স লিখি এটা যদি আমরা এখানে একটা স্টপ ওয়াচ আমরা যদি এখানে একটা স্টপ ওয়াচ দেখাই এবং আমরা আমরা যদি ন্যাচারালি প্রোনাউন্স করি মানে আমাদের মতো বাংলাদেশিদের মতো আই উইল হিট ইউ আর যদি এটাকে আমরা ইয়ট কোয়ালেসেন্সের রুল টি দিয়ে শেষ ওয়াই দিয়ে শুরু তখন আল হেচ্ছে এটা উচ্চারণ হবে আল আল আল হেচ্ছে আল হেচ্ছে এবং এখানে দেখুন আর একটা মজার খুব তথ্য খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য দেখেন তো এখানে কন্ট্রাকশনকে আমরা একটা ওয়ার্ড ধরি ঠিক আছে আই উইলকে যখন কন্ট্রাক্ট করলাম এটাকে আমরা একটা ওয়ার্ড ধরবো সেখানে একটা ওয়ার্ড দুটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড তাহলে ওয়ার্ড কয়টা হলো থ্রি ওয়ার্ডস থ্রি ওয়ার্ডস কিন্তু গ্যাপ কয়টা এখানে একটা গ্যাপ এখানে আর একটা গ্যাপ দুটা গ্যাপ তাহলে এখানে আমরা লিখলাম টু গ্যাপস থ্রি ডাব্লিউস মানে হচ্ছে কি তিনটা ওয়ার্ডস থ্রি ওয়ার্ডস আর টু জি মানে হচ্ছে দুটা গ্যাপ অর্থাৎ যে কোনো সেন্টেন্সে যদি দশটা ওয়ার্ড থাকে নয়টা গ্যাপ থাকবে বারোটা ওয়ার্ড থাকলে এগারোটা গ্যাপ থাকবে তিনটা ওয়ার্ড থাকলে দুটা গ্যাপ থাকবে দুটা ওয়ার্ড থাকলে একটা গ্যাপ থাকবে অর্থাৎ একটা কম গ্যাপ থাকবে বিদেশিরা বলার সময় এটা যেমন ওরা টিকে মিলিয়ে সন্ধির নাম শুনেছেন আমরা অন্য একটা সাউন্ড চলে আসে এরকম এবং তারা একত্র হয়ে যায় বিদেশিরা এরকম বলছে বিট ইউ ইনস্ট্যাড দেশ সাই pitch you hit you becomes hit you hit you আরেকটা কাজ ওরা করছে তিনটা ওয়ার্ডের গ্যাপকে ওরা সন্ধি করে অর্থাৎ গ্যাপগুলো মেরে দিয়ে একত্রে উচ্চারণ করছে so they are pronouncing this Y I'll hit you I'll hit you I'll hit you এবার যদি আমরা এখানে স্টপ ওয়াচ দিয়ে দেখি আই উইল হিট ইউ এটা হচ্ছে আল হিট ইউ দেখবেন টাইম অর্ধেক লাগছে অর্থাৎ আপনার স্পিড টু হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাচ্ছে সো এটুকু আমরা বুঝলাম ওকে এবার আমরা সামনে যাই আরো কিছু উদাহরণ দেব আমরা ওকে সো ধরেন এখানে একটা একটা একটা সেন্টেন্স লিখলাম খাট ইয়র ক্লথ ওকে খাট ইয়র ক্লথ এখন এখানে দেখেন সে আবার টি দিয়ে শেষ হয়েছে ওয়াই দিয়ে শুরু হয়েছে তাহলে এই টিটা বাদ দিয়ে আমরা এখানে কি উচ্চারণ করবো Katcha. Katcha cloth. Katcha cloth. Katcha cloth. Katcha এবং ব্রিটিশ ইংলিশে ব্রিটিশ ইংলিশে যদি আর এর পরে দেখেন যদি খা কনসোনেন্ট থাকে এই এটা খা সাউন্ড দিচ্ছে সি আমরা কি বলছি ক্লথ ক্লথ সো খা খা কনসোনেন্ট থাকলে আর এর উচ্চারণ ব্রিটিশরা করছে না সো এটা যখন আপনি দ্রুত বলছেন তখন এরকম হচ্ছে খাচ্ছে ক্লথ খাচ্ছে cloth instead cut your cloth. They don't say this way. They say cut your, cut your, cut. যেখানে চ cut টি বাদ দিয়ে হচ্ছে কি cut আরটা বাদ cut your cloth, cut এবং আপনি যদি আপনার মোবাইলেও স্টপ ওয়াচ ইউজ করে আপনি দেখেন কাট ইয়োর ক্লথ এটা কয় সেকেন্ড লাগে আর যদি বা ইয়োর ক্লথ দেখবেন জাস্ট অর্ধেক টাইম লাগছে ওকে ওকে সো এটা আমাদের রুল নাম্বার ওয়ান গেল এইবার আমরা রুল নাম্বার টু পড়ব ইফ এনি ওয়ার্ড কোনো ওয়ার্ড যদি ডি দিয়ে শেষ হয় এবং পরের ওয়ার্ড যদি ওয়াই দিয়ে শুরু হয় উদাহরণ দিচ্ছি W O U L U দেখুন এখানে ডি দিয়ে শেষ হয়েছে ওয়াই দিয়ে শুরু হয়েছে তাহলে ডিটা বাদ দিয়ে ওরা এখানে বর্গীয় জ দিয়ে দিলাম ওকে সো এটা এভাবে হয়ে যাচ্ছে তা আমি যদি একটা উদাহরণ লিখি আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি উড ইউ বিকামস এই ডিটা তো বাদ দিয়ে হয়ে যাবে উজ ইউ এটা বাদ না উজ ইউ লাইক এটারই উচ্চারণ টু না করে লাইক টু কাম ও ঝি লাইক টু খাম ও ঝি লাইক টু খাম ও ঝি লাইক টু খাম ও ঝি লাইক টু খাম ইনস্টেড আপনি বলতে পারেন যে উডিও বললে ভুল আছে কিনা ন উডিও ঠিক আছে কিন্তু বিদেশিরা গান মুভি ন্যাচারালি যখন ওরা কথা বলে তখন ওরা বলছে ও ঝি লাইক টু খাম ওকে এইবার আপনার নলেজ আমরা একটু টেস্ট করব okay are you ready friends okay তাহলে আমি লিখছি হুম বলুন তো not you এখানে এই নটের টিটা কি সাউন্ড দেবে ওকে ইয়া ঠিক ধরেছেন চা so it becomes not you তাহলে আরেকটা ম্যাজিক এটা সেন্টেন্স দেখাই একটা সেন্টেন্স লিখলাম ইটস নট ইউ ম্যান এই সেন্টেন্সটা আমরা বাংলাদেশের এভাবে বলি it's not you man but বিদেশিরা যখন বলছে দেখুন তো আবার আমরা শব্দগুলো গুনি ওয়ান টু থ্রি ফোর চারটা ওয়ার্ড তাহলে গ্যাপ কটা ডেফিনেটলি তিনটা ওয়ান টু থ্রি তিনটা গ্যাপ রয়েছে রাইট তো এই গ্যাপগুলো আমরা উচ্চারণ করব না এগুলো স্যান্ডউইচ করে দেবো এরকম মিশিয়ে দেব নাম্বার ওয়ান নাম্বার টু এখানে এই টি এর পরে এটা একটু নোট নিয়ে রাখুন যে টি এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে এই যে টি এর পরে যদি স স তাহলে এই টিটা বিদেশিরা বাদ দিয়ে দেয় so it becomes S instead of it's it becomes S not a T বাদ দিয়ে বিকজ নট এ টি এর পরে কি আছে ওয়াই আছে সো ইট বিকামস এটা বাদ হয়ে গেল notch notch you S S T বাদ এস নচ এস নচ এবং এটা ইউটা হয়ে যাবে ইয়ে ইয়ে ইউর দুটো উচ্চারণ রয়েছে একটা হচ্ছে ইউ এটা হচ্ছে পূর্ণরূপ এটা বলি স্ট্রং ফর্ম আর একটা হচ্ছে ইয়ে এটা হচ্ছে উইক ফর্ম ম্যান ম্যান থাকবে সো বিদেশিরা এটা এটা এখানে ইয়ে স্নচ্ছে সো টোটালটা হলো স্নচ্ছে ম্যান স্নচ্ছে ম্যান স্নচ্ছে স্নচ স্নচ্ছে স্নচ্ছে ম্যান কয়েকবার করুন দেখবেন স্নচ্ছে ম্যান হ্যাঁ Hey, should I come? No, it's not you, man. Hey, should I come? No, it's not you, man. It's not you, man. It's David. It's not you, man. Right? তাহলে এই যে আমি সিস্টেমটা দেখালাম আপনার স্পিড অনেক বেড়ে যাবে সো আমরা দুটো সাউন্ড দিয়ে শিখলাম একটা টি এর পরে যদি ওয়াই থাকে কোন ওয়ার্ডের শেষে টি পরের ওয়ার্ডের প্রথমে ওয়াই এটাকে আপনি চ করছেন ওকে আমরা যদি একটু রিভিউ করি মনে আছে তো হুম এই যে প্রথমটা আমি যদি একটু রিভিউ করি কোনো ওটার শেষে টি থাকে পরে একটা ওয়াই দিয়ে শুরু হয় তাহলে কি হবে এই টিটা চ হয়ে যাবে বিচ ইউ hits you. Okay? এখানে আরো একটু আরো একটা বলেছি খাচ্ছ খাচ্ছ ক্লথ এবং সেকেন্ড রুল ছিল ডি প্লাস ওয়াই এই ডিটা হয়ে যাবে জ Would you would you like to come? Would you like to come? Would you like to come? এবং আমরা আরো যদি একটা দুটা একটু দেখি উদাহরণ like here you see not cheer it's not man it's not man it's not man এভাবে স্পোকেন ইংলিশে যদি আপনারা এই ফোনেটিক্স অর্থাৎ উচ্চারণটা মিলিয়ে তারপর ক্লাস করেন আপনার স্পোকেন ইংলিশ অনেক ফাস্ট হবে ন্যাচারাল হবে বিদেশিদের ইংলিশ বুঝতে সুবিধা হবে বিদেশিদেরকে বোঝানো সুবিধা হবে মুভি দেখে মজা পাবো গান শুনে মজা পাবো and your interview and your presentation will be very very natural so this are magic lesson one and I request you to watch our next lesson I mean magic lesson two just next to this video okay and definitely join TESOL Bangladesh and guaranteed a spoken. Why do we give guarantee? Well, we have got good materials, we have got great teachers and proven methodologies. Start your new learning journey. Okay, thanks for watching.